নমস্কার আমার নাম শঙ্কমণি গোস্বামী এটা আমার ইউটিউব চ্যানেল যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি যোগ্য মনে হয় তাহলে সাবস্ক্রাইব অল করবেন এছাড়া আমি নিয়মিত কিছু লেখালেখির চেষ্টা করি Shankhamani Goswami dot blogspot dot কমে ব্লগটি পড়বেন এবং যদি ফেসবুকে আমাকে ফলো করতে চান তাহলে Facebook dot com slash Goswami Shankhamani এই পেজে আমাকে ফলো করতে পারেন যদি আমার লেখা ভালো থাকে ভালো লাগে তাহলে সব জায়গাতেই মন্তব্য করবেন ব্লগে বা ইউটিউবে বা ফেসবুকে এবং জানাবেন ভালো বা মন্দ কেমন লাগলো ধন্যবাদ নমস্কার